আমেরিকা এমন একটি দেশ যে দেশের মানুষের জীবনে বিলাসিতার শেষ নেই মানুষের বাড়ির সামনে একটা গাড়ি পার্কিং করা থাকে বিলাসবহুল বাড়ি উন্নত জীবন যে দেশে টাকা না হলে পাশের অন্য আর একটা দেশ অচল হয়ে যাবার সম্ভাবনা দেখা দেয় এমন একটি দেশেও বিলাসিতা বহুল মানুষের ভিড়ে কিছু সংখ্যক মানুষ গরিব আছে যে মানুষগুলো লোকচক্ষুর আড়ালে থেকে যায় এমন কিছু মানুষের জীবন তাদের গড়বাড়ি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যেটা দেখে আপনি ও অবাক হতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আপনি কি জানেন আমেরিকাতে আমাদের মতো টিনের তৈরি ঘর আছে টিনের তৈরি এই পুরাতন যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন কে বলবে এইটা আমেরিকান মানুষদের থাকার ঘর কিন্তু এটাই সত্য যে ঘর আপনি এখন দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে আমেরিকান মানুষেরা থাকে সব থেকে নিম্ন শ্রেণীর মানুষেরা এই ঘরগুলোতে বসবাস করে এই দেশে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আছে যারা রিক্সা চালায় এই দৃশ্য আপনি হয়তো সব জায়গাতে দেখতে পাবেন না এই রিক্সা চালক ভাইদের দেখতে হলে আপনাকে যেতে হবে কোনো পার্ক বা মার্কেট এর আশেপাশে এই রিক্সাগুলোতে কোথাও যেতে হলে আপনাকে সর্বনিম্ন গুনতে হবে এক ডলার যা আমাদের টাকায় সাতাশি টাকার সমান আপনি যখন রাস্তার পাশ দিয়ে হাঁটবেন তখন আপনার চোখে পড়বে আমাদের দেশের মতো শুধু পুরুষরা রিক্সা চালায় না মেয়েরা ও চালায় আর কিছু রিক্সা দেখতে পাবেন পা দিয়ে চালাতে যেটা আপনাকে অবাক করতে পারে জানা গেছে এদের প্রতিদিনের ইনকাম আমাদের টাকায় উনিশ হাজার টাকার ও বেশি আমেরিকাতে যাদের ইনকাম মাসে দুই লক্ষ টাকা বা তার কম তাদেরকে গরিব বলা হয় এই রিক্সাগুলোতে আপনি ঘুরে বেড়াতে পারেন তার জন্য আপনাকে গুনতে হবে ডলার যেটাকে আমরা টাকা বলে থাকি কিন্তু এই রিক্সাগুলা আপনি পার্কের আশেপাশে দেখতে পাবেন আপনি চাইলে রাস্তার পাশ দিয়ে হাঁটতে পারবেন আমেরিকায় কাগজে নোটের ব্যবহার খুবই কম প্রায় সব কেনাকাটা ও লেনদেন ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যায় ভার্চুয়াল কারেন্সি কিছু সংখ্যা মাত্র মাস শেষে ব্যাংকে বেতন আসে সংখ্যা হিসেবে সেই সংখ্যাগুলো ঘুরপাক খায় ক্রেডিট কার্ডের পাওনা পরিশোধে কিংবা অন্যান্য লেনদেনে খাদ্যদ্রব্যসহ বেশিরভাগ পণ্যের দাম এক এক স্টোরে এক এক রকম আমাদের দেশের মতো এখানে কোনো পণ্যের গায়ে দাম ও ট্যাক্স লেখা থাকে না স্টোরের অবস্থান অনুযায়ী দামের ভিন্নতা দেখা যায় এর কারণ এক এক স্টেটে ট্যাক্সের রেট এক এক রকম আবার আমাদের ওরেগন স্টেটে কেনাকাটার ক্ষেত্রে কোনো ট্যাক্স নেই এখানে বেশিরভাগ স্টোর সেলুন জিম কফিশপ ও রেস্তোরাঁ রয়েছে চেইন ব্যবসা ভিন্ন স্টেটে গেলেও একই নামের সব থেকে মোটামুটি একই রকম সেবা পাবেন ছোট ছোট দোকানের চেয়ে সুপারশপ বেশি কিছু কিছু সুপারশপে ঢুকলে খাদ্যদ্রব্য কাপড় চোপড় আসবাব সবই পাবেন একসঙ্গে কিছু কিছু ফাস্ট ফুড ও কফি শপ ড্রাইভ থ্রু সেবা দিয়ে থাকে গাড়ি শপের জানালার পাশে নিয়ে অর্ডার দেবেন এক দুই মিনিটের মধ্যে গাড়িতে বসেই আপনার খাবার ডেলিভারি পেয়ে যাবেন কিছু কিছু ব্যাংক ও ড্রাইভ থ্রো সার্ভিস দেওয়া শুরু করেছে ইদানিং করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা বাংলাদেশের মতো আমেরিকায় কোনো প্রধান খাদ্য নেই আমরা যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দুই তিন বেলা ভাত খাই এখানে মোটেই এমন না খাদ্যাভ্যাস এক এক পরিবারে এক এক রকম প্রতিদিনকার খাদ্য তালিকাও আমাদের মতো নির্দিষ্ট না এর কারণ আমেরিকার বর্তমান নাগরিকদের পূর্বপুরুষেরা এসেছে বিভিন্ন দেশ থেকে